hello friends welcome to smart teach friends আজ আমি রিয়েলমি সি থার্টি থ্রির কীভাবে পাসওয়ার্ড দিতে হয় স্ক্রিন লক সেটি আজ দেখাবো তো তার জন্য আমরা প্রথমে সেটিংসে চলে যাব এখানে সেটিংস আছে চলে গেলাম সেটিংসে যাওয়ার পর আমরা চলে যাবো সিকিউরিটি বলে একটি অপশান আছে এই অপশানটাতে চলে যাব তো এখানে গিয়ে স্ক্রিন লক বলে একটি অপশান আছে এখানে এটাতে চলে আসবো তারপর ফ্রেন্ডস আপনারা যেরকম ইচ্ছা প্যাটার্ন দিতে পারেন এখানে পিন আছে পিনটা দিতে পারেন আবার পাসওয়ার্ড আছে এখানে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডও দিতে পারি কিন্তু আমি আমি পিনটা দিব তো আমার ইচ্ছা মতন একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস আপনারাও আপনাদের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তো এখানে রি এন্টার বলে একটি পাসওয়ার্ড বলছে মানে রি এন্টার ইউর পিন আবার যেটা দিলেন সেটা আবার দিতে হবে তো আমি দিয়ে দিচ্ছি তারপর কনফার্মে ক্লিক করতে হবে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন শো ওয়াল নোটিফিকেশান কারেন্ট তো এখানেতে আমরা এটা দেওয়া থাকবে তো ডানে এখানেতে ডান দিয়ে দেবো তো দেখে নিই এবারকে পাসওয়ার্ডটা হয়েছে কি না ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ডটা চলে এসেছে খুলে দেখিয়ে দিচ্ছি একবার তো আমার পাসওয়ার্ডটা কনফার্ম হয়ে গেছে তো আজকে এই এই পর্যন্তই পরে ভিডিওতে আবার দেখা হবে